আছেন এখানে সামনে বসে আমি জানি আমার সঙ্গে কিন্তু একটু গলা মেলাতে হবে কেমন গাইবেন তো এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু আওয়াজ শুনতে চাই ভালোবাসার দাম দিলা রাজীব ভিডিও সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত